আপনারা সবাই বিপুল ভোটে জয়যুক্ত করলে ইনশাল্লাহ আমরা মাহমুদুল হাসান রিপনকে এমপি বানায় নিয়ে এসে আপনাদের সমস্ত সমস্যা চেয়ারম্যানের মাধ্যমে সমাধান করবো ইনশাল্লাহ আপনারা সবাই ভোট দেবেন তো রিপন ভাইয়ের মার্কা কি শেখ হাসিনার মার্কা কি দীপিকা রাওয়ানার মার্কা কি মানুষকে এই সম্পর্কে অবহিত করেন বুঝান যে সরকারি দলের প্রার্থীকে নিয়ে আসতে পারলে নৌকামন্ত্রের প্রার্থীকে বিজয়ী করতে পারলে অবশ্যই এলাকার উন্নয়ন হবে ইনশাল্লাহ এখানে জলিল সাহেব জলিল মেম্বার সাবেক মেম্বার ওখানে উনি বক্তব্য রেখেছেন এই অচপায় চেয়ারম্যানের কি সম্মানিত চেয়ারম্যান এবং সামনে ভূমিষ্ঠ আমার সিবি গারামার আচারের সম্মানিত ভোটারবৃন্দ ও পাশে উপস্থিত আমার মা ভগ্নিগণ একমাত্র আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কাজ করেছে সেটা হলো সাধারণ মানুষকে কোন সরকার কি কি দিচ্ছে সেটা তো আপনাদের উপলক্ষিত করতে হবে আমরা তো নৌকা মার্কার ভোট সবাই চাওয়ার জন্য তো যাই হোক দুই হাজার ষোলো সাল পাঁচ বছরই থাকতো তাই থাকতো কিরা তাহলে আমাদের আমাদের নির্বাচনে জননেতা মাহবুদ হাসান রিপন ভাইয়ের উপলক্ষে আজকে কারাবারা সিপি উঠান বৈঠকে ভোট চাই আর কি আমরা সবাই দয়া করে এখন ভাই ভোট দিবেন কথা করছি না মানে নৌকাটা ধরা ভালো